আজকে আমি কথা বলবো ফাইবারে অনেক ধরনের ক্লায়েন্ট আসে যারা আসলে আসলে স্পামিং করতে আসে আপনাদেরকে ভয় দেখায়া মূলত কাজ করাইয়া নিবে তারপরে আপনাকে বলবে যে তুমি যদি আমার এই কাজটা না করে দাও তাহলে তোমাকে আমি রিপোর্ট করব এটা করব সেটা করব তোমার অ্যাকাউন্ট চলে যাবে হ্যান ত্যান এগুলো বলবো অনেক অনেক ক্লায়েন্ট আছে এরকম আছে এগুলো বেশিরভাগ হয়ে থাকে তো বেশিরভাগ হয়ে থাকে পাকিস্তানি ফিলিপাইন নাইজেরিয়া এরা মূলত ইউনাইটেড স্টেটসের আইপি ধরে মূলত ফাইবার অ্যাকাউন্টগুলো করে করার পরে ওরা মূলত দেখেন এই একটা ক্লায়েন্ট আমি এরকম একটা ক্লায়েন্টের সম্মুখীন হয়েছি এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে এরকম ক্লায়েন্ট হইলে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন বা কি বলবেন তো দেখেন এই বায়ারটা যখন আমাকে মেসেজ করে আমি আসলে দেখেন আমি কিন্তু ব্লক করে দিছি ওকে ব্লক করা আছে ইউনাইটেড স্টেটস ডিসেম্বরে আসছে দুই হাজার একুশ সালে কিন্তু তারপরেও কিন্তু কোনো রিভিউ নাই কারণ তিনি কোনো মানুষকে দিয়ে কাজ করায় নাই তো আমি যেটা বলছি বায়ার আমাকে হ্যালো দিছে মেসেজ করছে আমি লিখছি হ্যালো হাও আর ইউ যেটা আমরা সবগুলো ক্লায়েন্ট যখন আসে আমাদের কাছে আমরা সবগুলো ক্লায়েন্টকে প্রথম সম্বোধনা করি যে তুমি কেমন আসছো তোমার সম্পর্কে একটু জানতে চাই তারপরে তার সাথে আসলে কমিউনিকেশন শুরু করি আসলে প্রথম স্টেপটা পরে ও হ্যালো দিছে আমি হ্যালো দিছি হাওয়ারেও দিছি পরে লেখছে can you can you promote my Facebook reels comment and likes বলতাছে তুমি কি আমার ফেসবুকে রিলস প্রচার করতে পারো কমেন্ট এবং লাইকের জন্য আমি বললাম হ্যাঁ ইয়েস বাট আমি ইয়েস বলার পরে ও লিখছে but firstly you you will give me the test on it twenty comment and twenty মানে ten likes before I will order তার মানে হচ্ছে আপনাকে ফার্স্টে আপনাকে একটা টেস্ট দিবে টেস্ট দেওয়ার পর আপনাকে অর্ডার করবে এরকম যদি কোনো ক্লায়েন্ট থাকে বলবে যে তোমাকে আমি টেস্ট করব তুমি আমাকে ফ্রিতে দশটা সাবস্ক্রাইবার দিবে পাঁচটা লাইক দিবে পাঁচটা ফলোয়ার দিবে পাঁচটা কমেন্ট করবা এরকম অনেক বায়ার আসে অর্ডার করার আগে যদি কোনো প্রকার ম্যাক্সিমাম বায়ারগুলো নিরানব্বই পার্সেন্ট বায়ারগুলো যদি কোনো বায়ার যদি এসে বলে যে তুমি আমাকে ফ্রিতে বিশটা সাবস্ক্রাইবার দাও লাইক দাও ফলোয়ার দাও তারপরে তোমাকে হায়ার করতে এরকম যদি কোনো ক্লায়েন্ট এসে বলে তার মানে কি ও হান্ড্রেড পার্সেন্ট ওই ক্লায়েন্টটা ফট আপনাকে কখনোই কাজ দিবে না ও জাস্ট আপনার মতো এরকম অনেক ফাইবার অনেক সেলার আছে যাদেরকে মেসেজ করে ধরেন আপনার মতো এখানে যদি এক হাজার জনকে মেসেজ করতে পারে বা একশো জনকে মেসেজ করতে পারে বলে যে তুমি আমার এই দশটা সাবস্ক্রাইবার দাও তাহলে আমি তোমাকে অর্ডার করব দশটা সাবস্ক্রাইবার কিন্তু আমরা কিন্তু অ্যাভেলেবল দিয়ে দিতে পারি এটা তেমন কিছু না তাই না কিন্তু বায়ারটা কি করতেছে এখান থেকে দশটা করে সাবস্ক্রাইবার একশো জন নিতে পারলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু তিনি কালেক্ট করে ফেলতেছে এইভাবে মূলত তারা কাজগুলো করায় না ফ্রিতে কোনো টাকা দিতে দেয় না তো আমি যখন বলছি can I see you reels আমি প্রথম উত্তরটা দিছি দেওয়ার পর বলেছি না হবে না আমি বলছি first test five dollar order now তুমি প্রথমে আগে পাঁচ ডলার অর্ডার করো অর্ডার করো তারপরে আমি তোমাকে কি মানে ফার্স্ট টেস্ট দিব আমি পাঁচ ডলারে তুমি অর্ডার অর্ডার করো আগে হ্যাঁ অর্ডার করো এখনই বলতেছ no if you no if you can not give the test first then I will report you তার মানে হচ্ছে কি যদি নো বলতেছে পাঁচ অর্ডার করবে না যদি তুমি আমার কাজটা বা টেস্টটা না দাও তাহলে আমি কি তোমাকে রিপোর্ট করব এখন বায়ার আমাকে বলতেছে রিপোর্ট করবে আমি এটা বইলাই পরে আমি বলছি যে না ও তো আসলে ফ্রড বায়ার তখন আমি যেটা করছি এখানে আইসা আমি চুপ করে আইসা আমি দেখেন ফাইবার কিভাবে রিপোর্ট করতে হয় সেটা আমি দেখাই যদি এরকম কোনো ক্লায়েন্ট আসে আপনার ফাইবারের অ্যাপসে ঢুকবেন আমি একটু স্ক্রিন শেয়ার করি ক্লায়েন্ট এসে বলবে এরকম কোনো কথা বলবে তখন জাস্ট আপনি আস্তে করে যদি এই ধরনের কোনো ভয় ভীতি দেখায় আপনি যেটা করবেন এখানে আসবেন এখানে এসে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ব্লক লেখা থাকবে এখানে দেখবেন ব্লক লেখা থাকবে ব্লক এখানে দেখেন আনব্লক লেখা আছে আনব্লক ইউজার আপনাদের এখানে লেখা থাকবে ব্লক এই ব্লকের এখানে এসে ক্লিক করে দেবেন ব্লক আর যে কমেন্টটা মনে হচ্ছে যে ও যেটা বলছে আমি এখানে এসে ল্যাপটপ থেকে আমি রিপোর্ট মেরে দিছি ওইখানে দেখবেন ল্যাপটপে যখন যাবেন তখন আইসে দেখতে পারবেন ওইখানে রিপোর্ট লেখার একটা অপশন আছে প্রতিটা মেসেজের পাশেই ল্যাপটপ দিয়ে যখন ঢুকবেন বা কম্পিউটার দিয়ে তখন দেখতে পারবেন রিপোর্ট করার একটা অপশন আছে রিপোর্ট করে দিলেই তার অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা চলে যাবে আপনার কোনো প্রবলেম হবে না ও যা কিছু তাই বলুক হয়তো বলতে পারে যে আপনি আপনার রিপোর্ট করবে হ্যান ত্যান ইত্যাদি যা কিছু বলে কোনো সমস্যা নাই আপনি জাস্ট এটা করে দিবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এইটুকুই হচ্ছে কাজ এইভাবে করলে আর কোনো সমস্যা হবে না যদি এরকম কোনো প্রবলেমের সম্মুখীন হন তাহলে আশা করি এটা করবেন তাহলে আর কোনো সমস্যা নেই আর যদি না করেন তাহলে বায়ার যদি রিপোর্ট করে ফার্স্টলি যখনই আপনার কাছে আসবে তখনই মাসবি আপনি রিপোর্টটা করে দিয়েন বা ব্লক করে দিবেন আপনাকে ভয় বিধি দেখালে আপনি তার কাজগুলো করবেন না আসলে এগুলো ফ্রড বায়ার ফাইবার এটা ভালো করে জানে এরকম ক্লায়েন্টের সম্মুখীন হতে হয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছি